আমার নৈতিক দায়িত্ব বুঝানো আসবে কি আসবে না বসবে কি বসবে না আসবো কি আসবো না সবকিছু আপনা আপনার তাকদির আপনা আপনা এখানে আর যারা বসেছেন আপনাদের তো আলিকুম নার নিজে বাঁচো নিজের হালদের বাঁচাবার চেষ্টা করো তোমরা আমাদের আহাল হও তোমাদের পূর্বপুরুষরা সব যারা হুজুরার পাঁচ হুজুরের ছিল তাই তোমরা আমাদের আত্মীয় হও কখনো কখনো রাস্তা রেস্তা হয়ে যায় রাস্তা রেস্তা হয়ে যায় কথাগুলোকে বুঝতে হবে আর কখনো কখনো রেস্তা রাস্তা হয়ে যায় বিলাদের সম্পর্কটাই যে হাকিকাতে সম্পর্ক তা নয় ইমানি সম্পর্কটাই হলো হাকিকতের সম্পর্ক তোমাদের সঙ্গে আমাদের সম্পর্ক হলো ইমানি সম্পর্ক রক্ত বিনারে হয়তো নাই তোমাদের সঙ্গে আমাদের ইমানি সম্পর্ক যাক এই যে দরুদ পড়াচ্ছিলাম আপনাদের দরুদ তো অসুবিধে নাই তো আল্লাহ নবী জানিয়ে দিলেন কাল কামতে ময়দানটা বড় ভয়ানক দিন হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন যে ময়দানে মাসুরতে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুয়ে দিয়ে ওই ছেলের বুকের উপরে মা দিয়ে দাঁড়িয়ে যাবে কামতের দিনে এমনও বাপ ছেলে পাওয়া যাবে নিজের জনমদাতা বাপকে জমিনে শুয়ে দিয়ে ওই বাপে বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে কামতে দিয়ে এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিয়ে শুয়ে দে ওই মেয়ের বুকের পা দিয়ে দাঁড়িয়ে যাবে কামতে দিনে এমন মেয়ে পাওয়া যাবে নিজের জনম দুঃখিনী মা কত ব্যথা কত যন্ত্রণা সহ্য করে সন্তান দুনিয়ায় প্রস্তাব করেছে ওই মাকে জমিনে শুয়ে দে ওই মায়ের পেটের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এক কথাই যার উপরে যার সুর চলবে তাকে জমিনে শুয়ে দিয়ে তার বুকের পা দিয়ে দাঁড়িয়ে যাবে সাদা খুদুরা শুয়ে কানতে লাগে ইয়ার সুল্লাহে এইরকমটা কেন হবে আল্লাহ নবী বলেছিলেন এ বাবা তাবারা আশ্চর্যের একটা মুখ রয়েছে এক ঘন্টা কোটি কোটি মাইল দূরে সেই দিন সূর্য মাথার এক ব্যক্তি না এক হাত উপরে আল্লাহ নাবিয়ে দেবে বারো গুণ তাপ বাড়িয়ে দেবে এ যুবকেরা ছেলেরা আব্বারা মায়েরা বোনেরা কি করবে সেদিন চিন্তা কি কখনো করেছ মাত্র পঁয়ত্রিশটা বছর জিন্দগির জন্য আখেরাতে হারিয়ে ফেল না গো আখেরাতে হারিয়ে ফেল না গো দুনিয়ার বিনিময়ে আখের আজকে কেনা উচিত সেই জায়গায় তুমি আমি আজকে আখেরাতের বিনিময়ে দুনিয়াকে নিতে চাইছি পনেরো বছর যতক্ষণ না বয়স হচ্ছে দুনিয়া বুঝে আসে না আর পঞ্চাশ হয়ে যাওয়ার পরে আর দুনিয়া ভালো লাগে না এই তো সামান্য পঁয়ত্রিশটা বছর এই সামান্য জিন্দগির জন্য আখেরাতকে নষ্ট করে নেওয়া না ওই জমিনটাতে মানুষ দাঁড়াতে পারবে না যার উপরে যার চলবে বুকের উপরে পা দিয়ে জমিনে শুয়ে তার উপরে দাঁড়িয়ে যাবে এ যুবকের

নবী নবীর ওপর দরুদ পড়া তো অসুবিধে আছে নবীর সাফাত মানেন তো নাকি মানেন তো নাকি আহ এত সুন্দর একটা মুসলিম দেশ এ দেশে তো আল্লাহর রহমত হবে সে জায়গায় গজব হচ্ছে সবসময় কেন এমনও বক্তা আছে যারা নবীর সাবাবকে মানতে চায় না আছে না নাই বলুন তো আমি আপনাদের বলি শোনন

ছশো বারো নম্বর রুমে এমন সময় সাত আটজন মানুষ আমার রুমে চলে এসছে বাস করবে কেন আমার সেই ক্যাসেট সেই ক্যাসেট আমাকে কিছু লোক ছোট করার জন্য আমার অস্কি কেটে কেটে কেটে কেটে সমাজে ছড়াচ্ছে যাতে আমাকে রুখতে পারে আমাকে তো কোনো দিকে রুখতে পারছে না কথা বুঝছেন এই জন্য আমাকে বেউজুদি করার জন্য আমার ছোট ছোট করে কেটে ওয়াজকে সমাজে ছড়াচ্ছে অনেক জায়গায় ভুল বুঝাচ্ছে যেউনি এসুনি আনুনি যাতে আমি এসে গেলে সত্যটা বলবো অসুবিধা হবে আপনার দেশের মানুষ আমাদেরকে কতটা ভালোবাসা দেবে জানি না তবে আমি আমার দেশে যখন জলসা মাহাবিল করি কথা বুঝে আসছে বিশেষ করে যুবক ছেলেরা বেশি আমাকে ভালোবাসে কেন ওদের আমি ভাইজান হজুর হই তাই আমাকে বেশি ভালোবাসে মুরব্বীদের তো আমি বাবাজি হুজুর হই কথা বুঝতেন না স্বাভাবিক ভাই ভাইকে পেলে বেশি খুশি হয় সবাই এসে ভিড় করে সেইটা দেখে বাতিলদের একটু অসুবিধে হচ্ছে আর সেই সব জায়গাতে যেখানে চাক করে পড়ে বসেছিল সেই সব চাককে ভেঙে শেষ করে দিচ্ছে এই জন্য সৌদিতে গেছি ওখানেও আমাকে ধরেছে যে আপনাকে বাহাস করতে হবে আমি আমি তো বাহাস করতে আসিনি আমি তো হজ করতে এসেছি খোদা তার দাসকে দেখেছে খোদা তার দাসকে দেখেছে आजा मेरे हबीब कादार देख ले मेरे मकान देख ले तो আমার আল্লাহ তোমাকে দেখেছে দাসকে আমি এসেছি আমি তো তোমাদের এখন ডাকেছি কি bahas করতে তবে তোমাদের যদি খবি ইচ্ছা যায় আমার মুজাদ্দে জামান এখন গিয়েছিল সৌদির রাজ পরিবার গভর্নমেন্ট পরীক্ষা করার জন্য একটা মাহফিল দিয়েছিল সেখানে পরীক্ষা করা হবে মাতৃভাষা তাদের আরবি বসিরহাটের আল্লামা রুহুল আমিন হামাকুল্লাহ হজুর বারবার এসে মুজাফদের জামানকে বলছেন হজুর আমাকে একটু টাইম দেন ওরা আপনাকে পরীক্ষা করছে আমি একটু ওদেরকে পরীক্ষা করব এটা তো আমাদের গর্ব বাংলার মানুষের যে বাংলার ঘরে সন্তান হয়ে যাদের জন্মগত মাতৃভাষা বাংলা আর তাদের মাতৃভাষা আরবি সেখানে আল্লামা রুহুল আমির হামাকুল্লাহ হজুর পীরের কদম মুশি করে পীরের দোয়া নিয়ে স্টেজে উঠলেন মেম্বারে উঠে চার ঘন্টা আরবিতে তাকরির করলেন অজ করলেন ব্যান করলেন কিতাব নিয়ে বড় বড় মুফাসের বড় বড় উলামারা সৌদির আরবি মাতৃভাষাদের হ্যাঁ, খুলে দেখছে কি বলে দেখবো হ্যালো আমার মোজাদ্দের জামান যখন হাজির হলে ভাই বসিরাট হুজুর উঠে দাঁড়িয়ে বললেন দাদা হুজুর বললেন বাবা বসো চেউনি পাশে বসো হুজুরকে রেখে বলছেন বাবা আমার বড় মৌলানা আল্লামা রুহুল আমিন রহমাহুল্লাহ বড় মৌলানা আল্লাহ রুহুল রুহুল আমিন যে অজ হ্যাঁ। করলো শুনেছো তো বাবা তোমরা সব ঠিক বলেছো তো তখন সৌদির ওলামারা বলছে তুমি তো বাংলার বাঘ জোরে বলুন সোহান কি বয়ান করছে কোন ভুল বলে না তো বাবা সবাই বলছেন না